তারিফ সেই মহান রাবুল আলমিনের জন্য যে মহান রাবুল আলমিন আমাদেরকে আজ জি কাদা আরবি চাঁদের প্রথম তারিখ দ্বিতীয় তারিখে প্রথম জুমাতে আমাদেরকে মসজিদ জামে রাজবিয়াতে জুমার নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ মহান রাবুল আলমিন আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যমে নামাজ রোজা এবাদত বন্দগি এর সাথে সাথে আমাদেরকে হুকুকুল এবাদের প্রতিও আদেশ করেছেন বান্দাদের অধিকার আর আমাদের মসজিদে গত দু জুমা থেকেই হুকুকুল এবাদের মধ্য হতে সর্বপ্রথম যে এবা আমাদের অধিকার হচ্ছে মা বাবার প্রতি তা নিয়ে আলোচনা হচ্ছে এই জুমাতেও মা বাবার কি অধিকার কি মকাম মহান আলমিন তাদের আজমতকে তাদের সম্মানকে কোথায় রেখেছেন আর বর্তমান জামানায় আমরা মা বাবাকে কিভাবে সম্মান দিচ্ছি এই নিয়ে গত দুই জুমা আলোচনা হয়েছে ইনশাল্লাহ এই জুমাতেও কিছু আলোচনা করার চেষ্টা করব মহান আল আলমিনের দরবারে আরিজি আল্লাহ আমাকে সত্য বলার এবং আপনাদের সকলকে সত্য শোনার এবং সত্যের উপরে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ হে আমার বান্দারা তোমরা আল্লাহর ইবাদত করো কার ইবাদত জোরে বলুন আল্লাহর ইবাদত করো ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং তার কোনো শরীর বানাইও না কোন জিনিসকে আল্লাহ তাবারক ওয়া সমতুল্য বা মোকাবেলায় বা শরিক করে নিও না আল্লাহ রাবুল ইজত নিজ এবাদতের কথা বলেছেন তাও তাওহীদের কথা বলেছেন ওয়াহদানিয়তের কথা বলেছেন এর চেয়ে বড় আলোচনা আর কি হতে পারে আল্লাহ এবং বান্দার মাঝে কিন্তু মহান রাবুল আলমিন যে আয়াতে করিমার মধ্যে নিজ এবাদতের কথা বলেছেন নিজ একত্রাবাদের কথা বলেছেন নিজ উপাসনার কথা বলেছেন সেই আয়াতে করিমা দ্বিতীয় অংশতে আল্লাহ ইরশাদ করেন ওয়াবিল ওয়ালিদাইন আমার ইবাদত তো করবে আমার ইবাদতের সাথে সাথে তোমরা নিজ মা বাবার প্রতি সদ আচরণ করো তোমরা নিজ মা বাবার প্রতি এহসান করো তোমরা নিজ মা বাবার সাথে ভালো আচরণ করো তবেই তুমি কামিয়াব হয়ে যাবে আজ আমরা ভাবি শুধু এবাদত করলেই আল্লাহ পাওয়া যাবে শুধু এবাদত করলেই আল্লাহর নৈকট্যবান বান্দা হওয়া যাবে আজ আমরা ভাবি নামাজ পড়ে নিলে গুনাহ মাফ হয়ে যাবে হজ করে নিলে জান্নাতে চলে যাব যাকাত দিয়ে দিলে আমরা আল্লাহকে পেয়ে যাব কোনোদিন কোনটি হবে না যদি এটাই হতো আল্লাহ বলতেন ওয়াবুদুল্লাহ এতটুক বলেই শেষ হয়ে যেত এক আমার এবাদত করো এবং আমার ব্যতীত আমাকে অন্য কারো মাঝে শরিক করে নিও না আমার মোকাবেলায় কাউকে নিয়ে আসিও না এই আয়াতে এতটুক বলে দিলে শেষ কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত নিজ ওয়াহদানিয়তের কথা বলার পরে আল্লাহ নিজ ইবাদতের কথা বলার পরে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা বান্দা আমার ইবাদত তো করবে সাথে সাথে তোমরা নিজ মা বাবার সাথে সদ আচরণ করো বলেন সুবহান আর এই কথাটি আল্লাহ নিজ এবাদতের সাথে মা বাবার কথা কোরআন করিমে এক জায়গা নয় কয়েক জায়গাতে বর্ণনা করেছেন যেমন কয়েক দু জুমা আমি যে আলোচনা করেছিলাম ও কদা রব্বু কাল্লা তাবুদু ইল্লা ইয়া এই আয়াতের মধ্যেও আল্লাহ রব্বুল ইজ্জত নিজ এবাদতের কথা বলেছেন এবং সাথে সাথে বলেছেন আমার এবাদতের সাথে সাথে তোমরা মা বাবার সাথে সদ আচরণ করো আর আজকে যে আয়াত করিমা আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যেও আল্লাহ রাবুল ইজাদ বলেছেন আমার এবাদত তো হবে আমার এবাদতের সাথে বন্দা তোমরা নিজ মা বাবাকে খুশি রাখো নিজ মা বাবার সাথে সৎ আচরণ করো নম্র ব্যবহার করো তবেই তুমি কামিয়াব হয়ে যাবে মা বাবার আজমত মা বাবার মাকাম আমরা যদি দয়ালী নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামার জবান থেকে যদি শুনি আজ আমরা তো ভাবি যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে এবাদতের মধ্যে যদি দেখা যায় নামাজ কেননা নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন বেশি করে আরো যদি বেশি হয় তো জেহাদ হবে কেন জেহাদ এমন একটি এবাদত যে জেহাদের মাধ্যমে বান্দা নিজের জানকে কুরবান করে দেয় কিন্তু আমরা যদি হাদিস শরীফের ভাষাই যদি পড়ি হাদিস শরীফের আলোকে আমি যদি বলি নবী পাক সাহেব আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি করেছেন কোন বান্দার মা বাবা বৃদ্ধ যদি হয়েছে বুড়া হয়ে গিয়েছে এমন অবস্থায় মা বাবা বিছানায় আর বান্দা নিজ মা বাবাকে খুশ রাখে কথার মাধ্যমে নিজ মা বাবার মুখে হাসি ফুটিয়ে দিচ্ছে বান্দা নিজ ঘরে শুয়ে আছে হাদিসের ভারত এইভাবে আমি মাকুহুম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দয়াল নবী বলেন বান্দা নিজ ঘরের বিছানায় শুয়ে আছে এবং নিজ বৃদ্ধ মা বাবাকে তাদের মুখের হাসি ফুটিয়ে দিচ্ছে কথার মাধ্যমে ভালো ভালো কথা বলে হাস্যকর কথা বলে মা বাবার চেহারাতে হাসি ফুটিয়ে দিচ্ছে দয়াল নবী বলেন ওই বান্দা থেকে উত্তম সেই বান্দা যেই বান্দাটি ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করেছে এবং শহীদ হয়েছে দয়াল নবী বলেন ওই বান্দা থেকে উত্তম হবে যেই বান্দা নিজ ঘরে বিছনায় শুয়ে শুয়ে নিজ মা বাবার চেহারাতে হাসি ফুটিয়ে দিচ্ছে আজ আমরা কি ভাবি মা বাবার মাকামকে আমরা বুঝি না মা বাবার মর্তবা আজ আমরা দিতে পারি না আমরা ভাবি বড় হয়েছি তো এরপরে আর কিছু লাগে না মনে রাখবেন দুনিয়াতে যদি শ্রেষ্ঠতম বান্দাও যদি হয়ে যায় এবাদতের পাহাড়ও যদি হয়ে যায় বেলায়াতের মাকামে বান্দা যদি পৌঁছে যায় এর সত্ত্বেও মা বাবা যদি রাজি না হয় তো আল্লাহ রাবুল ইজাত তার থেকে কোনোদিন রাজি হবে না হজরত মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ এমন পায়গম্বর এমন নবী তিনি নিজের মনের কথা আমরা তো বন্ধুর সাথে শেয়ার করি আমরা মা বাবার সাথে কথা বলি আমরা নিজ বউ বাচ্চার সাথে কথা বলি কিন্তু মুসা কালিমুল্লাহ এমন আল্লাহর জালিলুল কাদার পায়গম্বর তিনি নিজের মনের কথাগুলো আল্লাহ তাবারাক ও তালার সাথে শেয়ার করতেন বলেন সুভা আল্লাহর সাথে তিনি কথা মদিনাকে কালিমুল্লাহ বলা হয় এমনকি মুসা কালিমুল্লাহ শুধু ভালোভাবে আল্লাহর সাথে মহাব্বাতে কথা বলতেন এমনটি নয় যেহেতু মুসা কালিমুল্লাহ জালালি পেগম্বর ছিলেন তিনার রাগ এমন ছিল যে মুসা কালিমুল্লাহ যখন রাগ হতেন তিনার গায়ের রঙগুলো লোম পশমগুলো এমনভাবে খাড়া হয়ে যেত যে কাপড়ের ওপর থেকে বের হয়ে যেত এমন জালালি পেগম্বর বর্ণিত আছে যখন মুসা কালিমুল্লাহ রাগ হতেন রাগের অবস্থায় তার জালালত এমন হতো যে মাথার উপরে আগুন জ্বলত মুসা কালিমুল্লার জালাল এমন ছিল একদিন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে আসলেন আল্লাহর সাথে কথা বলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমনি মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসছেন আল্লাহ বলেন হে মুসা আজকে সামলিয়ে আসবে হে মুসা সামলিয়ে আসবে হে মুসা সাম দিয়ে আসবে ভালোভাবে আসবে মুসা কালিমুল্লাহ বলে মাওলা আজ আমি তুর পাহাড়ে নতুন আসছি না তুর পাহাড়ে প্রথমবার আসছি না এর আগেও তুর পাহাড়ে এসেছি তোমার সাথে এর আগেও কথা বলেছি কিন্তু এর আগে তুমি তো আমাকে বলনি তুমি সামলিয়ে আসবে আজ কি হয়েছে তুমি আমাকে বলছো সামলিয়ে আসবে মহান রব্বুল আলমিন মুসা কালিমুল্লাহকে বলে হে মুসা এতদিন তুমি যে ঘর থেকে বের হতে দূর পাহাড় আসার জন্য ঘরে তোমার মা তোমার জন্য আঁচল উঠিয়ে দিয়ে দোয়া করত মাওলা আমার সন্তান আমার ছেলে জালালি আছে সে যদি কথার বার্তায় দ্বারা যদি কিছু নির্দেশ করে ফেলে মাওলা তুমি তাকে মাফ করে দিও এতদিন তোমার মায়ের দোয়া তোমার মাথার উপরে ছিল তাই আমি তোমাকে মাফ করে দিতাম কিন্তু আজ তোমার হাত থেকে তুমি তুর পাহাড়ে সামলিয়ে আসবে তো চিন্তার বিষয় যখন মুসা কালিমুল্লাহর মতো জালিলুল কদর পয়গম্বর জালিলুল কদর নবী তার আম্মা জানের দোয়া এমন হয়ে থাকে যে তার দোয়া যদি না হয় আল্লাহ বলে মুসা সামনে আসবে আমরা তো নবী না আমরা তো পাপিষ্ট বান্দা আমাদের মা বাবার দোয়া যদি আমাদের মাথায় না থাকে তো দুনিয়াতে কি আমরা কামিয়াব হব আজ তো দেখা যায় বান্দা বিপদে পড়ে আজ দেখা যায় বান্দা যখন মুসিবতে পড়ে যায় কেউ ডাক্তারের কাছে যাচ্ছে কেউ হাকিমের কাছে যাচ্ছে কেউ কবিরাজের কাছে চলে যাচ্ছে কেউ মৌলবী সাহেব ইমাম সাহেব খতিব সাহেবের কাছে চলে আসছে অমুক পেরেশানিতে আছি ঘরে ব্যবসাতে উন্নতি হচ্ছে না আমি বলবো আপনাকে এইদিকে সেদিকে যাওয়ার দরকার নেই আপনার উন্নতি হচ্ছে না আপনার মুসিবত শেষ হচ্ছে না আপনি নিজ ঘরে চলে যান নিজ ঘরে এসে মা বাবার কদমে মাথা লাগিয়ে দেন মাকে বলেন আম্মা যান আমার দেয় আপনার সমস্ত মুসিবত দূর হয়ে যাবে সমস্ত মুসিবত দূর হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যদি মা বাবা নারাজ হয়ে যায় মা বাবা যদি না খুশ হয়ে যায় আল্লাহ না চাক মা বাবার জবান থেকে যদি দোয়া চলে আসে মা বাবার জবান থেকে যদি আপনার জন্য কু দোয়া চলে মহান রব্বুল আলমিন সেই দোয়াটি কবুল করে নেবেন তবে আমরা আফসোসের ব্যতীত আর কোনো কাজ থাকবে না ইমাম মোহাম্মদ গজালি রহমতুল্লাহ তালী তিনি বলেন মা বাবা কোনো বান্দার জন্য যখন দোয়া করে আল্লাহ তাবারাক সন্তানের জন্য মা বাবার দোয়াকে কবুল করে নেন সন্তানের জন্য মা বাবার দোয়াকে কবুল করে নেন আর এইভাবে তিনি রেওয়ায়াত বর্ণনা করেছেন সারা দুনিয়ার লোক যদি আপনার জন্য দোয়া করে একমাত্র মা বাবা আপনার জন্য দোয়া করে তো সারা দুনিয়ার লোকের বদ্ধ আঁখে আল্লাহ রদ করে দিবে মা বাবার দোয়া আপনার জন্য কবুল করে নিবে আর এইভাবে বর্ণনা করেছেন সারা দুনিয়ার লোক মিলে যদি আপনার জন্য দোয়া করে আর আপনার ঘরের মা বাবা আপনার জন্য যদি বদোয়া করে দেয় তো আল্লাহ সারা দুনিয়ার লোকদের দোয়াকে রদ করে দিবে আপনার জন্য আপনার মা বাবার আমার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ আকবর তো চাই আমাদের উচিত আমরা যদি চাই উন্নতির দিকে চাই আমরা যদি চাই আমাদের দুনিয়া এবং আখেরাত কামিয়াব হয়ে যাক তবে আমাদের উচিত আমাদের ঘরে সেই মুরব্বী সেই বুড়ো চেহারা মা বাবাকে আমরা সর্বদা রাজি এবং খুশিতে রাখি বনি ইসরাইলদের ঘটনা নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামা বারংবার সাহাবাইকরামগণকে বলতেন বারবার কেন বনি ইসরায়েলদের ঘটনা কোরআন করিমের আল্লাহ রাবুল ইজত বর্ণনা করেছেন এবং নবী আলী সালাম বনি ইসরায়েলদের ঘটনাগুলোকে সাহাবাইক রামদের সামনে বর্ণনা করতেন কেননা যে সেই ঘটনাগুলো শুনে আমার উন্মতিরা রাহে রাস এহেদেনা সেরাত আল মুস্তাকিম সঠিক পথে তারা যেন চলে আসে যেই কারণে বনি ইসরায়েলদের প্রতি আল্লাহ আজাব নাজিল করেছেন সেই কারণ যেন আমার বান্দারা যেন না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস শরীফটি বর্ণিত রয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম একদিন সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন গণকে বনি ইসরাইলদের ঘটনা শোনাচ্ছিলেন আর বললেন যে জামানার মধ্যে বনি ইসরাইলদের গোত্রে একজন আল্লাহওয়ালা অতিবাহিত হয়েছেন যার নাম জুরাইজ কি নাম জোরে বলুন জুরায়েজ এমন আল্লাহওয়ালা তিনি ছিলেন যাকে দুনিয়া ত্যাগী বলা হয় দুনিয়া থেকে কোনো বাস্তা নেই দুনিয়ার লোকদের থেকে কোনো কথাবার্তা নেই তিনি নিজ সমিয়া বা যাকে গির্জা ঘর আমরা বলে থাকি বা তার ভাষায় আমরা বলি এবাদত খানা অর্থাৎ খানকা তিনি নিজ খানকা বা সমিয়া বানিয়ে নিয়েছিলেন মাটির সেই মাটির ঘরে নিজ সৌমিয়াতে সারাদিন সারা রাত থাকতেন এবাদত করতেন একমাত্র আল্লাহর এবাদত ব্যতীত তার অন্য কোনো কাজ ছিল না এখন চিন্তার বিষয় এমন কোন বান্দা যদি সারা দিন সারাটি রাত আল্লাহর ইবাদত করে সেই বান্দার মাকাম কেমন হবে আমরা তো পাঁচ লোক যারা নামাজ পড়ে তাদেরও তাজিম করি পাঁচ লোক আল্লাহ তাবারক দরবারে নিজ মাথাকে নত করছে তো চিন্তার বিষয় যে বান্দা সারাটা সারা দিন সারাকে সারা রাত আল্লাহর ইবাদত করবে সেই বান্দার মাকামকে মোহান্নবুল আলমিন কোথায় রেখে দিয়েছেন হজরত জুরাইদ রহমতুল্লাহ তালা আলম একদিন তিনি নামাজরত আছেন নফল নামাজ পড়ছেন দিনের বেলা তার আম্মা জান আসলেন তার সোমিয়ার দরজার কাছে এসে আওয়াজ দিচ্ছেন জুরেজ জুরায়েদ বেটা জুরায়েদ এভাবে আওয়াজ দিচ্ছেন আর হজরত জুরায়েদ তিনি নামাজের মধ্যে রয়েছেন এখন অন্তরে তিনি চিন্তা করছেন মাওলা এক তো আমি তোমার এবাদতে রয়েছি অপরদিকে আমার আম্মা যান আওয়াজ দিচ্ছে আমি কি করব দুবিধায় পড়ে গিয়েছে এবাদতের মধ্যে মা আওয়াজ দিচ্ছে আমি কি করব হজরত জুরায়েদ নিজের অন্তরে শুনলেন যে আল্লাহর এবাদত আমি আগে করে নেই আল্লাহর এবাদত আগে করতে গিয়ে গিয়ে তার আম্মা যান আওয়াজের শব্দ না পেয়ে তিনি চলে আসলেন ফিরিয়ে চলে আসলেন কিছুক্ষণ পরে আবার তখন যখন তিনি আসলেন আবার আওয়াজ দিলেন বেটা জুরেদ বেটা জুরেদ কিন্তু তিনি আবারও নকল নামাজের মধ্যে চলে এসেছেন হজরত জুরেদ রহমতুল্লাহ তালে আবার সেই চিন্তা করলেন এইভাবে তৃতীয়বার যখন তার আম্মা যান আসলেন তিনি আবারও নামাজের মধ্যে তার আম্মা যান একটু রাগ হয়ে গেলেন অভিমানী হয়ে গেলেন এবং জবান থেকে বলে দিলেন কি বেটা তুমি তো আমার আওয়াজ সারা দাওনি যাও তোমার ততদিন মৃত্যু হবে না যতদিন না তুমি খারাপ মহিলার চেহারা দেখে নিবে না অর্থাৎ তুমি জীবন দশায় খারাপ মহিলা বেশ্যা মহিলা চেহারা তুমি দেখে নিবে তখন তোমার মৃত্যু হবে এই কথাটি মা এই আটি দিয়ে চলে গেলেন হাজরত জুরাইদ যখন শুনলেন আম্মা জান রাগ হয়েছে এখন তিনি দরজা খুলে দেখে মা তো আর নেই মা তো আর নেই এই জায়গায় আমি আপনাদেরকে একটি মাসালার ওজাহাত করতে চলে যাই আপনারা আমরা যদি জানি যদি নফল নামাজের মধ্যে আমরা যদি থাকি মা বাবা যদি আওয়াজ দিয়ে দেয় তো শরিয়াতের বিধান এটাই রয়েছে তুমি নফল নামাজ ছেড়ে দাও এবং মা বাবার কথায় সারা দিয়ে তার আদেশকে পালন করে নাও কথাটা বুঝেছেন শুধু এই জায়গায় মাস আলা বুঝবেন এটা নয় মা বাবার আজমাতো বুঝেন আমরা তো জানি মধ্যে আল্লাহ বলেন বান্দা যখন নফল করে এই নফল মাধ্যমে আমার নৈকট্য বান হয়ে যায় আমার কুরবাত পেয়ে যায় সেই বান্দা আমার বলি হয়ে যায় এমন বলি আমি তার হাত হয়ে যায় যার দ্বারা সে ধরে আমি তার পা হয়ে যায় যা দ্বারা সে হাঁটে আমি তার জবান হয়ে যায় যা দ্বারা সে বলে তো বুঝা যায় নফল এবাদতের মাধ্যমে বান্দা বেলায়তের মাকামে পৌঁছে যায় নফল এবাদতে তো গুরুত্বপূর্ণ কিন্তু শরীয়তের বিধান আপনি যেদিন অফলে আবাদতে রয়েছেন আপনার মা আপনার বাবা যখন আওয়াজ দিবে ডাকবে তো নফল নামাজ ছেড়ে দিন আপনার মায়ের কাছে আপনার বাবার কাছে চলে যান কেন না মা বাবার আদেশ মা বাবার হুকুম হচ্ছে নফল এবাদতের চেয়ে উত্তম মা বাবার আদেশ নফল এবাদতের চেয়ে অতি উত্তম তাই শরীয়তের বিধান রয়েছে ফরজ নামাজ নয় ফরজ নামাজ যদি মা বাবা আওয়াজ দেয় নামাজ পড়ে যেতে হবে শরীয়তে হানাফিয়ার মধ্যে লেখা রয়েছে আপনি যদি নফল নামাজ পড়েন নফল এবাদতে আছেন মা বাবা আওয়াজ দিলে নামাজ ছেড়ে চলে যান কেননা মা বাবার আদেশ পালন করা নফল এবাদতের চেয়ে উত্তম রয়েছে হজরত জুরেদ যখন বের হলেন যাই দেখছেন মা তো রেগ রাগ হয়ে চলে গিয়েছেন যাই হোক তিনি আবার নিজ এবাদতে মগ্ন রয়েছেন প্রত্যেকটি জামানার মধ্যে তো আমরা জানি নেককার বান্দাদের দুশ্মন অনেক হয়ে থাকে যারা ভালো হবে তাদের দুশ্মন হয়ে থাকে তার বিপদ করবে তার খারাপ কথা সমালোচনা লোকদের মাঝে করবে মসজিদের ইমাম মসজিদের মহাজিন মসজিদের খাতিব বা যারা মসজিদের খিদমত করছে তাদের নিয়ে অনেক আলোচনা করবে কিন্তু এটা হয় না যে আমি মসজিদের খিদমত করি অনেকেরা তো এমন ফতোয়া দিয়েছে যে না জানি না যারা দাড়ি রাখেনি তারা মসজিদের কমিটি হতে পারে না তো শুধুমাত্র যারা মসজিদের কমিটি হবে তাদেরকে দাড়ি রাখতে হবে অন্যথায় আর কাউকে দাড়ি রাখা যাবে না এমন কোন শরিয়ত নয় যাই হোক সেই দিকে আমার আলোচনা নয় যাই হোক বলছিলাম যারা ভালো লোক যারা ভালো ফোকাস করে তাদেরকেই লোকেরা আঙ্গুল উঠিয়ে দেয় হজরত জুরেজ রহমতুল্লাহ সেই জমানার মধ্যে তার এবাদতের প্রশংসা অনেক ছিল লোকেরা তার দুশ্মন অনেক ছিল লোকেরা তার রিবত অনেক করত যে তো এবাদত রয়েছে অনেকে আমাদেরকে এসে জিজ্ঞাসা করে জুরেজ এত এবাদত করে তোমরা কেন করো না আমাদের কাছে জবাব থাকত না তাই এই হিসেবে অনেকেরা দুশ্মন হয়েছে বানি ইসরায়েলের কিছু লোকেরা মহিলারা যারা হজরত জুরাইজের দুশ্মন হয়েছিল তারা এক খারাপ মহিলাকে ঠিক করলো বলছে তুমি যদি তাকে বদনাম করে দিবে তবে আমি তোমাকে তো টাকা পয়সা গুলো দিব সেই মহিলাটি টাকার বিনিময়ে রাজি হয়ে গেল একদিন সেই মহিলাটি হজরত জুরাইজ রহমতুল্লাহ তালা আলিহের দরজার কাছে এসে নক করলো আওয়াজ দিচ্ছে তিনি বেরিয়ে আসলেন কে তিনি বললেন আমি আছি সেই মহিলাটি বলছে আপনি আমার সাথে কুকর কর্ম করে নিন কিন্তু হজরত জুরাইজ তো আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ জানেন কেটা এইভাবে কাজ করলে আল্লাহ রাব্বুল ইজ্জত জাহান্নাম দিবে তাই হজরত জুরাইজ তিনি মানা করে দিলেন সেই মহিলাটি একটি রাখালের সাথে গিয়ে কুকর্ম করে নিল কিছুদিন পরে সেই মহিলাটির ঘরে যখন বাচ্চা চলে এসেছে লোকেদের সামনে যখন নিয়ে আসলো লোকেরা যখন জিজ্ঞাসা বাদ করছে এই বাচ্চাটি কোথায় থেকে এই বাচ্চা কোথায় থেকে এসেছে তোমার তো বিয়ে শাদী হয়নি সেই মহিলাটি বলতে লাগলো এই বাচ্চাটি জুরায়েজে রয়েছে তিনি আমার সাথে কুকর্ম করেছেন এখন অস্বীকার করছেন লোকেরা এই দিকে দেখলো না ওদিকে দেখলো সমস্ত লোকেরা হজরত জুরায়েজ রহমতুল্লাহি তালা আলহের সোমে আতে অর্থাৎ খানকাতে চলে আসলেন তার খানকাকে ভেঙ্গে দিলেন এবং হজরত জুরাইজকে মার ধর করতে লাগলেন আজ তো আমাদের মধ্যে এমন রয়েছে কোনো ভালো লোকদের উপরে কেউ যদি আঙ্গুল তুলে দেই আমরা যাচাই বাছাই করি না কে খবর দিয়েছে সে মোনাফিক আছে দোস্ত আছে না দুশ্মন আছে আমরা খবরের সত্যায়ন না করে আগে আমরা নিজে বিচার করে নেই আগে মারধর করি আগে আমরা বিচারক হয়ে তাকে খারাপ বলে দেই এরপরে যখন বাস্তব কথা সামনে চলে আসে তখন আফসোস করা হয় যাই হোক হজরত জুরেজ রহমতুল্লাহ তালা আলাইকে যখন লোকেরা মারধর করছে অনেক মারধর ধরার পরে সেই জামানার বাদশার কাছে বা কাজীর কাছে যখন নিয়ে যাওয়া হলো সেই কাজী সাহাব বা বাদশাহ তিনি বললেন জুরায়েদ তুমি তো সম্মানিত ব্যক্তি জুরায়েদ তুমি তো এবাদত গুজার বান্দা রয়েছো তুমি তো আল্লাহর নেক বান্দা হয়েছে তোমার থেকে এমন আশা ছিল না তুমি এমন ভাবে কুকর্ম করবে হাজরাত জুরায়েজ বললেন আপনি আমাকে কিছু সময় দিয়ে দিন আমি দু রাকাত নামাজ পড়তে চাই হাজরাত জুরায়েজ দু রাকাত নামাজ পড়লেন দু রাকাত নামাজ পড়ার পরে তিনার বেলায়াতের মাকাম দেখুন দু রাকাত নামাজ পড়ার পরে সেই মহিলার গর্ভে যে বাচ্চাকে ছিল কোলে যে বাচ্চাকে ছিল সেই বাচ্চার বুকের ওপরে হাত দিলেন হাত দেওয়ার পরে বলছেন হে বাচ্চা তুমি বলে দাও তোমার বাবাকে সমস্ত লোকেরা দেখতে পেল সেই বাচ্চাটি বড় মানুষের মতো কথা বলল বলো আমার বাবা জুরাইজ নন আমার বাবা অমুক লোক দিয়ে অমুক জায়গায় বসে রয়েছে বলেন সুবাহ হজরত জুরাইদ রহমতুল্লাহ তাহলে আলিহার যখন সত্যায়ন হয়ে গেল লোকের অবাক যে যখন ছোট বাচ্চা যে কথা বলতে পারে না আল্লাহর কুদরতে সেই বাচ্চাটি কথা বলে দিয়েছে হজরত জুরাইজকে এখন সমস্ত লোকেরা আসছে আমাকে ক্ষমা করে দিন আমাদেরকে মাফ করে দিন আপনাকে মার ধর করেছি মাফ করে দিন লোকেরা আসছে কাকুতি মিনমিতি করছে আপনি রাগ হবেন না আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন কিন্তু যারা আল্লাহওয়ালা হয় তাদের উপরে শত জুলুম যদি হয়ে যাক তারা কোনোদিন মনে কষ্ট নেন না আল্লাহর ওয়াস্তে সবাইকে মাফ করে দেন লোকেরা বলল আপনি যদি চান আপনার আঁকে আমরা ভেঙ্গে দিয়েছি আপনার আমরা স্বর্ণ এবং চাঁদি দিয়ে আবার বানিয়ে দিব বলেন সোনা দিয়ে বা রূপা দিয়ে আমার সমিয়াকে বানানোর দরকার নেই আপনারা মাটির সমিয়া আবার আমার পুনরায় নির্মাণ করে দিন আমি যেন আবার আল্লাহর এবাদতে চলে যাই যাই হোক বলার উদ্দেশ্য মকসদ আমার এটাই যে হজরত জুরাইজ তালে এমন কার বান্দা দু রাকাত নামাজ পড়ে কলের বাচ্চার বুকে হাত দিলে বাচ্চা যা বলতে পারে তার বেলায়াতের মাকাম যদি এমন হয়ে থাকে এর সত্ত্বেও তার মা যদি তার উপরে বদোয়া দিয়ে দেয় বদোয়া আল্লাহ কবুল করে নেই আমরা তো সেমন আল্লাহ বলে না আমরা তো পাঁচ অক্ত নামাজ ঠিকভাবে পড়ি কি পড়ি না জানি না মসজিদ ফজরে বলে ঘুম থেকে উত্তম নামাজ আছে আমরা তো ঘরে আরামের বিছানায় ঘুমিয়ে আছি আমরা তো নামাজের ঠিক নেই আমাদের মা বাবা যদি রাত মেহরবান হয়ে আমাদের মা বাবা যদি গোসা হয়ে আমাদের উপরে যদি বদোয়া দিয়ে দেয় তো চিন্তা করুন আমাদের ভবিষ্যৎ কেমন হবে আমাদের অবস্থা কেমন হবে তো তাই উচিত যে আমরা দুনিয়াতে যা করি না কেন আল্লাহরে বাদ যেভাবে করছি তো করব এর সাথে সাথে আমরা সর্বদা সর্বক্ষণ নিজ নিজ মা বাবাকে অবশ্যই রাজি এবং খুশি করে রাখবো কেননা মা বাবা যদি রাজি না হয় তো দুনিয়াতে কেউ কারো হবে না আর যার থেকে মা বাবা রাজি হয়ে যাবে যার থেকে মা বাবা রাজি হয়ে যাবে আল্লাহ এবং তার রসুল তার থেকে রাজি হয়ে যাবে আল্লাহ এবং তার রসুল তার থেকে রাজি হয়ে যাবে আজ তো যুবক সমাজ আমরা তো এটাই ভাবি অমুককে রাজি করতে হবে সে যদি রাগ হয়ে যায় সারা রাত ঘুম হয় না বুঝে নেবে কিসের কথা বলছি সারা রাত ঘুম হয় না কেন মন খারাপ বন্ধু বান্ধব বলে আরে চল তো দেখি কি হয়েছে বেশি হলে ঘর থেকে উঠিয়ে নিয়ে চলে যাব ওহরহ এমন ঘটনা ঘটছে আজ আমাদের সৈদপুরে এমন ঘটনা কে বিয়ের ঘর থেকে মেয়েদেরকে নিয়ে চলে যাওয়া হচ্ছে আমরা বুঝি না আজ দুনিয়ার সামান্য ক্ষণিকের মহাব্বতে দুদিন কথা বলেছি মহাব্বত হয়েছে ভালোবাসা হয়ে গিয়েছে তার জন্য আমরা তাদের ছেড়ে দিচ্ছি যে মা বাবা যে মা আমাকে নয় মাস নিজ গর্বে ধারণ করেছে যে বাবা আমার প্রত্যেকটি কষ্ট বুঝেছে আমার চাহিদাকে পূর্ণ করেছে লেখা পড়া শিখিয়ে কাজ শিখিয়ে আমাকে আজ এমন বানিয়ে দিয়েছে যে মা বাবাকে আমরা আজ ছেড়ে দিচ্ছি দুদিনের ভালোবাসায় আফসোস তেমন ছেলে মেয়েদের ওপরে আজ অনেকে পালিয়ে বিয়ে করে বলে আমি তো লাভ ম্যারেজ করেছি বিষয়ে মা বাবা তোমার রাজি নেই সেই বিষয়ে আল্লাহ এবং তার রসুলও রাজি হবে না তবে তুমি কিভাবে আশা করতে পারো কিভাবে তুমি আশা করতে পারো যে তোমার সন্তান বড় হয়ে তোমার কথা শুনবে তোমার সন্তান বড় হয়ে তোমাকে দেখবে তোমার সন্তান বড় হয়ে তোমার চাহিদাগুলোকে পূরণ করবে যেহেতু তুমি নিজেও পূরণ করনি তাই তোমার সন্তানগুলো তোমার চাহিদাগুলোকে কেমন করে পূরণ করে দিবে কিন্তু অপরদিকে আপনি যদি মা বাবার কথা মতো চলেন আপনি যদি মা বাবার আদেশ মেনে চলেন তবে আল্লাহ তবারক তাহলা সেও কবুল করে নিবে এবং রসুল্লাহ তিনিও কবুল করে নিবে আমরা তো জানি সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তালা আলিহিম আজমাইন তিনাদের মাকাম অনেক ঊর্ধ্বে সাহাবার পরে যদি কারো মাকাম হয়ে থাকে তবে তাদের মাকাম হচ্ছে তাবে আইনদের কাদের তাবে আইনদের মাকাম তাবেইনদের মধ্যে যাকে খৈরুত তাবেইন লকব দেওয়া হয়েছে অর্থাৎ খৈরুত তাবেইন তাবেইনদের মধ্যে যিনি উত্তম খৈরুত তাবেইন যার উপাধি দেওয়া হয়েছে তার নাম খাজা আবেস করনি রদিয়াল্লাহু হজরত আনহু হযরত আবেস দয়াল নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামার জামানায় এনার জন্ম কিন্তু এর পরেও ইনি দয়াল নবীর চেহারা দেখেননি সাহাবি হতে পারেননি তাবেই হয়েছেন কারণ কি কারণ এটাই ছিল হজরত আবেশ করণী আনহু তার ঘরে তার বৃদ্ধ মা ছিলেন জীবিত ছিলেন চোখ থেকে মাজুর দেখতে পারতেন না একবার আবেস্তভি চেষ্টাও করেছিলেন দয়াল নবীর জিয়ারতে কিন্তু নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামার সাথে তার জিয়ারত হয়নি কিছুক্ষণ থাকলে দয়াল নবী চলে আসতেন জিয়ারত হয়ে যেত কিন্তু আবেসকারনির মনে অন্তরে খেয়াল ছিল আমি যদি আমি যদি বেশিক্ষণ করি তবে আমার আম্মা যান কষ্ট পাবে তাই তিনি দয়াল নবীর চেহারা যদি দেখতেন সাহাবির মাকাম পেয়ে যেতেন কিন্তু তিনি সাহাবি হননি নিজ মায়ের খিদমত করে ওই মাকাম পেয়ে গিয়েছেন যে মাকাম অন্যান্য সাহাবায়ক রামগণ পাননি বলেন সুভান আজ আমরা ভাবি মা বাবার খিদমত করে কি হবে বিদেশ চলে যাও যারা বিদেশ যায় তারা মন খারাপ করবেন না বা যাদের সন্তানেরা বিদেশ গিয়েছে তাদের উদ্দেশ্য করে বলছি না অনেকে আছে আমরা ভাবি বিদেশ চলে যাব আমি নিজ পায়ে দাঁড়িয়ে গিয়েছি সেটাল হয়ে যাব সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু মনে রাখবেন দুনিয়া আজীবনের জন্য নয় আমাদের চোখের সামনে আজকে তার মৃত্যু হচ্ছে কাল আমারও হবে এমনইভাবে আমারা যদি চিন্তা করে নেই যদি নিজেরই জন্য তবে একদিন মরতে হবে মরার পরে আল্লাহ তাবারাকালার দরবারে আমরা কি চেহারা নিয়ে দাঁড়াবো যাই হোক বলছিলাম হজরত আবেস করণী আনহু নিজ আম্মাজানের খিদমত এমনভাবে করেছেন যেমনভাবে করেছেন আল্লাহ এবং তার রসুল এমনইভাবে রাজি सल्लल्लाहु अलैहि वसल्लम वफातिर कुछ आगे हजरत नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मौला अली एवं उमर फारूक आजम रजी अल्लाह तआला अनहु के डाक लें डाकार पड़े बोलছেন কে আমার এই জুব্বা তুমি নিয়ে যাও আমার এই জুব্বা নিয়ে যাও এই জুব্বাটি নিয়ে গিয়ে আবেশকরনী কে দিবে এ আবেশকরনী আমার دیوانা আছে আবেশকরনী আমার পাগল আছে আবেশকরনী আমার عاشق আছে हजरत आবেশকরনী নাম নবী বললেন যাও আলী এই জুব্বাটি দিবে এবং আপনি দোয়া চেয়ে নেবেন বলেন সুবহান আলী সালাতামের ইন্তেকালের পরে জাহিরি ওফাতের পরে উমাল ফারুক আজম এবং মাওলা আলী মুশকিল কুশা শের খোদা করমাল্লাহ করিম তিনারা সেই জুব্বা মুবারক নিয়ে চলে আসছিলেন ঘটনা অনেক লম্বা আছে আমি শর্ট করে যে মজু যে বিষয়টি রয়েছে সেই দিকে আমি বলছি নতুবা ঘটনা তো এমন রয়েছে যে দয়াল নবী চিহ্ন বলে দিলেন আবেসকারডি চেহারা এমন আছে তার চেহারায় অমুক জায়গায় দাগ হবে তার হাতে অমুক জায়গায় দাগ হবে তুমি যাই দেখবে জঙ্গলায় তিনি এবাদত করছেন সমস্ত কিছু দয়াল নবী বলে দিলেন কেন না দয়াল নবী তো প্রত্যেকটি গুলামকে চিনেন আমার গুলাম দুনিয়ার কোন প্রান্তে কোন জায়গা থেকে আমাকে ডাকছে পড়ছে আমার দুরুদ পড়ছে আমার প্রতি সালাম পড়ছে দয়াল নবী তো সমস্ত কিছু জানেন এবং কেয়ামতের ময়দানে দয়াল নবী নিজ গুলামদের চেহারাকে চিনে চিনে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন হজরত আবেস্কর্নির কাছে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন জুব্বা মুবারক নিয়ে আসলেন হাকিকতে আবেস্কর্নি তো আশিকে রসুল ছিলেন হাকিকতে আবেস্কর্নি আশিকে রসুল ছিলেন আমরাও তো আশিকে রসুল বলে দাবি করি শুধু শুধুমাত্র বারোই তারিখ রবিউল আউ্বলে জুলুসের ময়দানে আমরা আশিক রসুল হয়ে থাকি নতুবা মসজিদে আর কই আশিক রসুল থাকে জুমার দিন মসজিদ ভরে লোকেরা আসে নামাজ পড়তে পাঁচ বক্তর জন্য লোকেরা তো মসজিদে আর কই দেখা যায় ফজরের সময় তো এক কাতারও ঠিক মতো হয় না অন্যান্য সময় তো কথা বাদ দেন যাই হোক আবেশ কার্ডিত আশেখ রাসূল প্রকৃত আশেখ রাসূল ছিলেন যেমনই ভাবে উমর ফারুক আজম সেই জুব্বা মুবারক নিয়ে আবেশ কার্ডিকে বললেন ও আবেশ দয়াল নবী বলেছেন এই জুব্বাটি আবেশকে দিয়ে দিতে হযরত আবেশ কার্ডির ইশকটি তার ইশকের সাগর উতাল পাতাল করতে লাগলো বলো আচ্ছা দয়াল নবী আমার নাম নিয়েছেন দয়াল নবী কি আমার জবান থেকে নিজ জবান থেকে আমার নাম উচ্চারণ করেছেন আবেশ বলেছেন হজরত উমর ফারুক আজম দেখলেন আচ্ছা এমন আশিক তো আমি দেখিনি যে শুধুমাত্র দয়াল নবী জবান থেকে তার নাম শুনে এমন ইসকে বিভোর হয়ে গিয়েছে এমন আশেক এমন দিবানা লোক তো দেখা যায় না উমর ফারুক আজম বলেন ও আবেশ তুমি যখন দয়াল নবীর এত বড় আশেক রয়েছে যে শুধু নাম নবী মুখে নিয়ে তুমি ইস্কের দরিয়ায় তুমি সাঁতার কাটতে লেগেছো তুমি দেখতে আসনি কেন দয়াল নবীর দিদার করতে আসনি কেন এই কথা যখন বললেন আবেশ করনি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন একটু পরে হজরত আবেশ করনি বললেন উমর ফারুক আজম আপনারা তো নবীকে দেখেছেন আপনারা তো দয়াল নবীর সামনে ছিলেন আপনারা তো দয়াল নবীর আগে পিছে ছিলেন আপনি বলুন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভুরু মোবারক জুড়িতে ছিল নাকি পৃথক ছিল আলাদা ছিল উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জবাব ছিল না কেননা সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামার চেহারা মোবারকা অর্থাৎ উনি দূরে আছেন কিন্তু যা কিছু দেখে নিয়েছেন যিনারা কাছে আছেন তারাও দেখতে পারেনি শর্ত হচ্ছে ইস্ক যদি হয়ে যায় সঠিক তবে সব কিছু সম্ভব রয়েছে যাই হোক বলছিলাম সময় চলে যাচ্ছে অনেক দূরে হজরত আবেস করণী রদি আল্লাহ আনহকে জুব্বা মোবারক দিলেন আর সে আরজি করলেন আবেস করণী রদি আল্লাহ আনহ জুব্বা পেয়ে দয়াল নবীর উম্মতিদের মাগফিরাতের জন্য দোয়াও করলেন এই ঘটনা শুধু আমি আপনাদেরকে ঘটনা বলছি না বলার মাকসাদ এটাই সাহাবা একরামরা আছেন তিনাদের মাকাম অবশ্যই ঊর্ধ্বে রয়েছে কিন্তু হযরত আবেস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর চেহারা দেখেননি সাক্ষাৎ করেননি মায়ের খিদমতে খেদমতের কারণে দয়াল্লাবি নিজ মায়ের খিদমতের কারণে এত খুশি হয়ে গেলেন আবেশ করনি থেকে যে নিজ পায়রাহান নিজ জুব্বা মুবারক নিজ পরিত কাপড় মুবারককে হযরত আবেশ করনি দ্বারা হযরত আবেশ করনিকে উমর ফারুক আজম এবং মাওলা আলীর মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন তো মায়ের খিদমত যদি বান্দা করে আল্লাহ এবং তার রাসূলও তাকে উপহার দিয়ে থাকেন যেহেতু মা বাবার আলোচনা এক দু জুমায় সম্ভব নয় নয় ইনশাল্লাহ আগামী সপ্তাহ বলে আমি চেষ্টা করব যে আগামী সপ্তাহে এই আলোচনা আমার শেষ হয়ে যাক বাস লাস্ট এটাই কথা আজও যদি আমরা মা বাবার মনে কষ্ট দিয়ে থাকি আজকে যে দুটি কথা আমরা শুনলাম হাজরত জুরায়েজ এবং হাজরত আবেস করনি যিনি মা বাবার ফর্মাবারদার ছিলেন তো মা বাবার ফর্মাবারদার হলে দয়াল নবী তাকে দুনিয়াতে উপহার দিয়েছেন ইনশাআল্লাহ আখেরাতে তো উপহার আছেই আর ওই হাজরতের জুরায়েজ তিনি আল্লাহওয়ালা হয়ে হয়েছিলেন কিন্তু মায়ের একটি আদেশ না মানার কারণে নিজ মায়ের কথার উপরে নামাজে তিনি ছিলেন আল্লাহর এবাদতে ছিলেন আল্লাহর এবাদতে মগ্ন হওয়ার কারণে মায়ের কথার উপরে সারা না দেওয়ার কারণে মা বদোয়া দিলে বদোয়াও কবুল হয়েছে তাই আমাদের উচিত আমরা নিজ মা বাবাকে সর্বদা খুশিতে রাখবো যেন তাদের জবান থেকে আমাদের জন্য কোনোদিন বদ্ধ আ না বের হক সর্বদা সব সময় আমাদের জন্য যখন জবান খুল বলবে যেন তারা আমাদের জন্য দোয়া দিয়ে থাকে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আমিন মামা আলাইনা ইল্লাল বালাগ